প্রথমেই বলে নিই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনে কিছু রুলস রেগুলেশন মেনটেন্যান্স করে কাজ করতে হবে এর মধ্যে আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এলিমেন্টাল পেজ বিল্ডার দিয়ে নতুন নতুন কোনো ডিজাইন করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু ছোটোখাটো ভুল ত্রুটি মেনে নিয়ে কাজ করতে হবে তবে হ্যাঁ পেইডে যদি আপনি যান ওয়ার্ডপ্রেস এলিমেন্টাল যে পেজ বিল্ডার প্ল্যাগিনটি এটা যদি পেইডটি পেইডে আপনি ব্যবহার করেন অনেক কিছু ফিচার আপনি পেইডে পাবেন ফ্রিতে ততটা পাবেন না প্রথমত আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফ্রিতে আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন এবং ওয়েবসাইট ডিজাইনের সময় আপনার ওয়েবসাইট ডিজাইনের জন্য কিভাবে আপনি সুন্দর সুন্দর নিজে পেজ ডিজাইন করতে পারবেন এরকম কিছু ডিজাইন আছে যেগুলো দুইটা লেয়ার নিয়ে আপনি কিভাবে ডিজাইন করবেন আপনার পেজে সেই ডিজাইন নিয়ে আজকে আমি কথা বলবো এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে আজকে করে দেখাবো সরাসরি লাইভ ক্লাসে আপনারা আমার সাথে যারা এখন আছেন এবং পরে যারা যুক্ত হবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা সবার জন্য অনলাইন ক্লাস আমি ফ্রিতেই করাবো আপনারা যুক্ত হতে পারেন আমার সঙ্গে সবসময় চলুন কথা না বেরিয়ে কাজে চলে যাই আমরা এইরকম একটি ডিজাইন বানাবো যেটাতে দুইটা সেকশন থাকবে দুইটা বাটন থাকবে আমার কিছু কথা থাকবে আর নিচে যাব এই এইরকম একটা অপশন থাকবে সেম এইরকম একটা অপশন থাকবে দুইটা সেকশন থাকবে একটা থাকবে আমার হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম একটাতে কন্টাক্ট ফর্ম এক পাশে আমার কিছু কন্টেন্ট থাকবে আর এক পাশে এরকম আমার একটা পোর্টফোলিও থাকবে যেটাতে আমি আমার ইনফোগ্রাফি ইনফো ইনফরমেশন রাখতে পারবো কোম্পানির কে কি কি পদ বিভিন্ন পেজে বিভিন্ন রকম বিভিন্ন এক একটা পেজে এক একজনকে আমি এখানে প্রমোট করব এখানে আমি এনাকে প্রমোট করেছি আর একটা পেজে আর একজনকে প্রমোট করবো আর আরেকটা ভিডিও আমার দেয়া আছে কিভাবে আপনি এই প্রাইসিং টেবিলটি তৈরি করবেন সেজন্য আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি আপনার আমার দেখে আসতে পারেন আই বাটনে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে আসবেন আর এরকম দুইটা সেকশন নিয়ে দুইটা সেকশন নিয়ে আপনি কিভাবে এটা কিন্তু একটা বাটন পুরো এটা এটা এটা একটা বাটন কিন্তু এটা বাটন হলেও এটা যেন ক্লিকে কাজ করে এটা কিভাবে আমি করেছি সেটা সম্বন্ধে আপনাদের কাছে ধারণা দেবো আর নিচের দিকে যদি একটু আসি এইখানে এই একটা ডিজাইন আমি করেছি এই ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখাবো এইটা এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে পুরো নিচ পর্যন্ত এটা হচ্ছে পুরোটা একটা ফুটার একটা ফুটার ডিজাইন কীভাবে এলিমেন্টর প্লাগ ইন দিয়ে এলিমেন্টর প্লাগ ইন দিয়ে আপনি কীভাবে একটা ফুটো তৈরি করবেন এত লম্বা একটা ফুটো যেটাতে আপনার দুইটা সেকশন থাকবে অনেক কিছু থাকবে আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন সে সম্বন্ধে আমি বিস্তারিত কথা বলবো চলুন আজকে যে ডিজাইনটা নিয়ে কথা বলবো সেটা আমি আপনাদেরকে দেখাই আমি একটা পেজ ডিজাইন করবো পেজটা হচ্ছে লোগো ডিজাইন সার্ভিসের একটা পেজ আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি হুম পেজটা আমি ওপেন করে রাখছি জাস্ট তো আমি এটা কেটে দিই এখানে গিয়ে আপনি এটা দুইটা সেকশন নিয়ে কাজ করতে পারবেন দুইটা সেকশন নিয়ে কাজ করতে পারবেন অথবা আপনি যদি চান আপনি অথবা আপনি এখানে ক্লিক করে একটা সেকশন নিয়ে দুইটাতে কাজ করতে পারবেন আচ্ছা এইরকম একটা সেকশন নিয়ে একটা একটা স্ট্রাকচার এখানে স্ট্রাকচারগুলো অনেক আছে এখানে চারটা স্ট্রাকচার পাঁচটা আমি একটা নিয়ে কীভাবে একটার মধ্যে দুটো নিয়ে কাজ করব সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে যদি একটা নেন বা এখানে দুটো নেন নিতে পারবেন কিন্তু একটা নিলে আমি কীভাবে দুটো করব ভাগ করব কীভাবে এই সেকশনটাকে আপনি এইখান থেকে ইনার সেকশন নামে একটা অপশন আছে এটাকে টান করে ধরে এখানে ছেড়ে দেবেন এটাকে যখন ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি এইখানে ছেড়ে দেবেন তখন এটা দুইটা সেকশনে পরিণত হবে আমি চাই আমার এই সেকশন দুইটার নিচে নিচের যে লেয়ারটা এই লেয়ারটা একটা ব্যাকগ্রাউন্ড হবে কিন্তু আপনি চাইলেই এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ক্লিক করে স্টাইলে গিয়ে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারেন কালার দিতে পারেন আপনি যে কোনো কালার দিতে পারবেন কিন্তু আমি চাই যে এটা কালার না এটা কালার না আমি এখানে একটা পিকচার দেবো ব্যাকগ্রাউন্ড পিকচার দেবো ইমেজ দেবো আমি অলরেডি একটা ইমেজ তৈরি করে রেখেছি এই এইখানে একটা ইমেজ অলরেডি আমি আপলোড করে রেখেছি ইমেজটার সাইজ হওয়া উচিত উনিশশো বিশ বাই চব্বিশ এটা হচ্ছে পিকজেলে এই সাইজটা হওয়া উচিত আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন আপনি দেখতে পারেন এটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি কিন্তু এটার ইমেজের উপর দিয়ে কালো একটা শ্যাডো একটা কালো একটা ইফেক্ট ইউজ করেছি এখন আমি যেটা করব এটা হচ্ছে এখানে ক্লিক করে আমি একটা হেডিং ট্যাগ নেব সেকশন একটার মধ্যে হেডিং ট্যাগ নেব আমরা প্রথমে এটা নিয়ে কাজ করি হেডিং ট্যাগ নিয়ে এখানে আমার টেক্সট কিছু দেওয়া আছে আচ্ছা আমি সরাসরি একটা পেজ ডিজাইন আমি কন্টেন্টটা কন্টেন্টটা নিয়ে পেস্ট করে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কন্টেন্টটা ভালো না এটা পরিবর্তন করে হোয়াইট করে দিলাম এখন এখানে জিনিস দেখা এখানে দুটো বাটন আছে এখানেও একটা ইনার সেকশন আর একটা লেয়ার আছে আচ্ছা, এখানে গিয়ে টেক্সট এডিটর নিয়ে আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসায় দিব এটা হচ্ছে আমার হেডিংটা এটা হচ্ছে আমার টেক্সট এডিটর যদি এখানে আমার টেক্সট এডিটর দেওয়ার প্রয়োজন নাই আমি এখানে টেক্সট এডিটর না দিয়ে আমি যদি কন্টেন্টগুলোকে রিমুভ করে দিয়ে নেবে তাহলে আমার থাকবে না অথবা আমি এটাকে দিলাম এখানে যদি ডিভাইডারটা আমি ইউজ করি ডিভাইডারটা ইউজ করি আমার এখানে একটা গ্যাপ রয়ে আমার এখন দরকার এখানে দুটো বাটন ডাবল বাটন এই বাটনটাকে ধরে আমি যখন এখানে ছেড়ে দেবো যেটা বাটন বাটনটাকে আমি কাস্টমাইজেশন করে নেব এখান থেকে বাটনের উইথ আমি কত নেব হান্ড্রেড এটা ফ্ল্যাট হয়ে গেল বাটনের মাঝখানে যে গ্যাপটা আছে ফাইভ পিক্সেল আমি পনেরো পিক্সেল দিয়ে দিব আর এই বাটন দুটোতে আমি gri. Ele equilibra com escuridão. Acha e এটা এটা বটম ডি বটম ডি এখানে é সেভ সেন্স আপডেট করে দিলাম আপডেট করলে এটা আমি কীভাবে এখানে করা আছে এটা আমার এখান থেকে প্রিভিউ করা আছে অলরেডি প্রিভিউটা লোডিং হবে এইটা হচ্ছে আমার একটা সেকশন এই সেকশনটা আমি কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই সেকশনটা চলে আসছে অ্যাজ লাইক লাইক এরকম একটা সেকশন আমি তৈরি করবো আপনাদেরকে দেখাবো এইখানে একটা কালো এখানে যে ডিভাইডারটা ব্যবহার করেছি আমি ডিভাইডারটা মাঝখানে একটা কালো দাগ এটাকে আমি করে দিলাম তার মানে বুঝতে অসুবিধা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কালো দেওয়া আছে আমি কিছুটা করে দিই একটু বাড়াই দিই মাঝখানে দেখেন রেড সিন মাঝখানে একটা রেড চিহ্ন না এটা আপডেট করলে আপনারা ওই পাশে গিয়ে দেখতে পাবেন সেটা হোয়াইট দিয়ে বেশি দেখা যাবে Mm-hmm. বুঝতে পারছেন এটা আমি ডিস করে দিলে শেষে এটা দেখতে পাচ্ছি কিন্তু আমি এটা চাই না আমি শুধু চাই এখানে একটু গ্যাপ থাকবে এটাকে জিরো করে দিই আপডেট বক্তৃতা শেষে বুঝতে পারছেন এখন আমরা এই সেকশনটা করব এই সেকশনটার মধ্যে কাজ করতে একটু দেখেন এখানে কি বলা হচ্ছে এখানে একটা ইনার সেকশন আছে ইনার সেকশনের ভিতরে আবার আরেকটা ইনার সেকশন আছে ইনার সেকশনের ভিতরে যে তিনটা ইনার সেকশন আছে তিনটা ইনার সেকশনের মধ্যে তিনটা লাইন আছে একটা হচ্ছে এই জয়েন্টাইট এটা হচ্ছে করে দেখাই টেক্সট এডিটর যদি প্রথমে একটা টেক্সট এডিটর নিই একটা টেক্সট এডিটর নিলাম পরে যদি আবার আমি কমাই দিই এরকম করে দিলেও পড়ি ঠিক আছে কিন্তু আমি যেটা করব। আপনাদের একটা জিনিস দেখাই অলরেডি করে রাখছি সেটা দেখালেই আপনারা বুঝতে পারবেন কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি শর্ট করে ফেলতে চাচ্ছি এটা আসলে লম্বা হওয়াটা ঠিক হবে না এখানে দুটা ইনার সেকশন নেয় আমি যদি এইভাবে নেই এভাবেও পসিবল তবে এটা সময় লাগবে আমি আপনাকে শর্টকাট করানোর চেষ্টা করতেছি একটু লোডিং নিচ্ছে আচ্ছা লোডিংটা নিতে দিই আমরা আর ইন্টারনেটের স্পিড স্লো হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে আমরা এইখানে গিয়েও দুটো ইনার সেকশন নেব এখানে এসে আমরা একটা ইনার সেকশন আবার একটা ইনার সেকশন এটার ভিতরে ঢোকাবো ইনার সেকশনের ভিতরে অন্য কিছুতে হচ্ছে আমি অন্যভাবে করে দেখাচ্ছি যেহেতু লোডিং নিচ্ছে সেকশনটা লোডিং নিচ্ছে সেক্ষেত্রে একটু অন্যভাবে করে আপনাদেরকে দেখাই এটাকে तो इस रेसिपीটা আপনারাও খারাপ কিন্তু আমাদেরকে যেটা করতে হবে এই সেকশনটার মধ্যে একটা ইনার সেকশন সেকশন নিলাম একটা একটা বড় একটা ছোট এই ইনার সেকশনটা একটা বড় হবে একটা ছোট এটা হবে আমাদের একটা আইকন এখানে একটা আইকন বসাবো সেকশনটার ভিতরে একটা হবে টেক্সট এডিটর দুটো টেক্সট হবে দুই অক্ষরের দুই অক্ষরের উচিত এইটা আর একটা হবে cool. এখন আমাদের এটা ছোট করতে হবে এটা ছোট করতে হবে এটা ছোট করতে হবে 알겠어? এবার নিচে বুঝতে পারছেন আপনারা তো আপনারা তো আইকনগুলো চেঞ্জ করতেই পারবেন এভাবে আইকনগুলো চেঞ্জ করে নেবেন এভাবে আইকনে ক্লিক করবেন আইকনে গিয়ে একটু রোটেট হয়ে গেছে রোটেট দেওয়া fixed করুন আপনার যে ভালো লাগে আপনি যে রিলেটেড সার্ভিস দেবেন সেই রিলেটেড আইকনগুলো বসাবেন ধন্যবাদ তখন যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি যে আমার সঙ্গে থাকলে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কিছু ডিজাইন শিখতে পারবেন আপনারা দেখলেন খুব সহজে একটি ডিজাইন করে ফেলাম এখানে যদি বলেন এখান থেকে কোনো প্যাডিং দিয়ে দিলেন একটা প্যাডিং দিয়ে দেওয়া হয় সাথে যারা ছিলেন এতক্ষণ এবং পরবর্তীতে তারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমি ফারুক হোসেন সবাই ভালো থাকবেন